রোবট এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা মূলত যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখলে একটা অ্যাপসের মাধ্যমে আপনাদের যে সিপিএল লিঙ্ক প্রমোট আছে সিপিএল লিঙ্ক প্রমোট করতে পারবেন এবং গুগল ভয়েস অর্থাৎ গুগল ভয়েসের জন্য আনলিমিটেড ইউএসএ ট্রাফিক পাবেন ওই ট্রাফিকের কাছ থেকে আপনারা চাইলে লিঙ্ক প্রমোট করতে পারবেন একই সাথে আবার গুগল ভয়েসের কাজটিও করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে সুবিধা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছে একটা অ্যাপস আপনারা ওই অ্যাপসটি কই পাবেন আমি ভিডিও শেষে বলে দিয়ে দিব কোনো সমস্যা নেই তো এখান থেকে এই অ্যাপসটিতে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে আপনারা একটা ভিপিএন কানেক্ট দেবেন আর এই অ্যাপসের জন্য উপযোগী ভিপিএন আমি যে কোনো সময়ে এই ভিডিও যে কোনো সময়ে বলে দেব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেউ কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সিপিএ এবং গুগল ভয়েস দুটাই করতে পারবেন আমার সিপিএর নতুন একটা টিম চালু হয়েছে আপনারা যারা সিপিএর কাজ জানেন অথবা আগে করছিলেন তারা যদি লিঙ্ক প্রমোটের মাধ্যমে কাজ করতে চান তাহলে আপনারা আমাকে স্কাইপিতে অথবা মেসেঞ্জারে নক দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ফ্রাইডে আপনাদের একটা নতুন গ্রুপ খুলব ওই গ্রুপে মাত্র দশজন নিব আর ওই দশজন দিয়ে আমি সিপিএ মার্কেটিংয়ের কাজটা চালু করব আর আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অ্যামাজনের কাজটি অনেক সুন্দর চলতেছে সকলে আমার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইউজার নেম এজ এবং জেন্ডারটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ক্রিয়েট প্রোফাইল এখান থেকে আপনাদের প্রথম সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ক্যামেরা আইকন থেকে আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে হবে আমি বোঝানোর খাতিরে একটা পিকচার অ্যাড করলাম তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করতে হবে তো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান মাঝে অন্যান্য কয়েকটি দেশ আছে আরব আমিরাত তো এই দেশগুলোর ট্রাফিকগুলো আমার সামনে শো করাচ্ছে তো আপনারা চাইলেই কিন্তু জাস্ট শুধুমাত্র ইউএসের পার্সনও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন একটু স্কুল করে চলে আসবেন দেখেন নিচে দেখলেন যে ইউনাইটেড কিংডমের একজন ট্রাফিক এই অ্যাপসটিতে কোন সময়ে ভালো কাজ হবে তা জানতে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাপস টু নামে একটা ভিডিও ওই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই অ্যাপসে কিভাবে ইউএসের ট্রাফিক শুধুমাত্র শো করাবেন এবং কোন সময়ে কোন সিটি ধরে কাজ করবেন তাহলে আপনাদের ভালো কাজ হবে আর আপনারা যারা আমার সাথে সিপিএম মার্কেটিংয়ের কাজটা করবেন তাদেরকে তো আমি শেখাই দেবো কোনো সমস্যা নেই আর আপনারা যারা নিজেই কাজ করবেন তারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু শো করাচ্ছে এই অ্যাপসে ইন্ডিয়ান একজন ইন্ডিয়ান একটা ট্রাফিক আপনারা চাইলে সিপিএ মার্কেটিংয়ের লিঙ্ক কিন্তু এখানে প্রমোট করতে পারেন এই হচ্ছে আপনাদের মেসেজ মেসেজ অপশন তো আপনারা এখান থেকে ভয়েস রুম থেকে শুরু করে সব কিছু অ্যাড করতে পারবেন দেখেন ইতিপূর্বে কিন্তু আমাকে একজন এস দিয়েছে তো আমি যদি ওনার এস দেখতে চাই তাহলে আমরা কই যাব ওই মেসেঞ্জারে যাব আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আসে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন আর এই শেডিংয়ে যাওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের যে অ্যাবাউট আছে আমাদের কিন্তু সব কিছু ওকে করা আছে যে অ্যাবাউটটা আছে অ্যাবাউটটা পূরণ করার জন্য আপনাদেরকে ওই সেটিংয়ে যাইতে হবে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখানে লিখতেছি আম সিঙ্গেল জাস্ট আমি এটা লিখে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো স্ন্যাপ আইডির লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এই জায়গায় তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি পেতে robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি